হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি গত ক্লাসে দেখিয়েছি যে আপনারা কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো আপনারা যারা ভিডিওটি মিস করেছেন তারা একটু ভিডিওটি দেখে আসবেন খুব সুন্দর করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দেখানো হয়েছে নতুনরা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন না তারা ভিডিওটা একটু দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করা যায় এবং ওখানে আমার সব ইমেজ ফাইলটা সহ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবেন ইমেজ ফাইলের একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অফার চয়েস করব। এখানে তো অফার অনেকগুলো আছে তাই না এখন কোন অফারটা নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করবেন না এটা নিয়ে হয়তো আপনারা অনেক দ্বিধা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন এবং নতুনরা তো কিছুতেই বুঝতে পারে না যে কোন অফারটা ভালো কোনটা নিয়ে কাজ করতে হবে এখানে অফার তো অনেক শুধু পে আউটটা দেখে কাজ করলে হবে না পে আউট যে এখানে এত পে আউট এটা নিয়ে কাজ করলে হয়তো আমি খুব তাড়াতাড়ি অনেক ডলার ইনকাম করে ফেলবো এইরকমটা ভাবা যাবে না হ্যাঁ আমি আপনাদেরকে সেই হিসাবটা দেখাবো যে কিভাবে একটি অফার চয়েস করবেন হুম আচ্ছা ধরুন আচ্ছা তার আগে আমি আপনাদের সাথে আলোচনা করে নেই সিঙ্গেল লিঙ্ক কী সিঙ্গেল লিঙ্ক হচ্ছে এই যে এগুলো এগুলো হচ্ছে সিঙ্গেল অফার সিঙ্গেল কান্ট্রি এইগুলোতে প্রত্যেকের ভিতরে একটা করে সিঙ্গেল লিঙ্ক আছে মানে এই অফারের লিঙ্কটা আছে আর স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্কটা হচ্ছে কি অল কান্ট্রি অল প্রোডাক্ট মানে ধরুন আপনি একটা কন্টেন্ট লকার তৈরি করলেন কন্টেন্ট লকার তৈরি করা কন্টেন্ট লকারটাই হচ্ছে কিন্তু আপনাদের স্মার্ট লিঙ্ক অর্থাৎ এই কন্টেন্ট লকার তৈরি করে এই যে লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা আপনি যে কোনো কান্ট্রিতে প্রমোট করতে পারবেন আর ধরুন আপনি যদি ইন্ডিয়াতে প্রমোট করেন ইন্ডিয়াতে যে অফারগুলো মানে আছে ইন্ডিয়ার যে অফারগুলো আছে সেই অফারগুলোই কিন্তু ওই আপনার স্মার্ট লিঙ্কে শো করবে অর্থাৎ ইন্ডিয়ার ব্যক্তিগণ শুধুমাত্র ওই অফারগুলো দেখতে পারবে যদি বাংলাদেশে করেন তার বাংলাদেশের যে কয়েকটা অফার থাকবে সেই কয়েকটা অফার ওরা দেখতে পারবে যদি ইউনাইটেড স্টেটে করেন তাহলে ওই দেশের যে অফারগুলো রানিং আছে সেই অফারগুলো ওরা দেখতে পারবে তো আমরা আজকে দেখব হচ্ছে যে কিভাবে একটা সিঙ্গেল লিঙ্ক হ্যাঁ বের করবেন যেটা নিয়ে কাজ করলে আপনি লাভবান হবেন সেই বিষয়টাই আজকে আমরা অফার রিসার্চ শিখবো তো আমাদের অফার রিসার্চ করতে গেলে দুইটা জিনিস লাগবে সেটা কি পে আউটটা লাগবে আর হচ্ছে কি লাগবে ইপিসি e লাগবে পে আউটটা কি পে আউটটা আমরা যদি এই অফারটা নিয়ে মার্কেটিং করি যদি আমাদের ট্রাফিক সাইন আপ করে দেয় তার ইমেল অথবা জি জিপ দিয়ে যে সাবমিট করে সেক্ষেত্রে যে আমরা যে ডলারটা পাবো সেটাই হচ্ছে পে আউট হুম ওয়ান পয়েন্ট এইট জিরো এক প্রতি প্রতি ট্রাফিকের কাছ থেকেই আমরা পাব যদি সে ইমেল এবং জিপটা সাবমিট করে আর ইপিসিটা কি ইপিসিটা হচ্ছে আর্নিং পার ক্লিক ইপিসি হচ্ছে আর্নিং পার ক্লিক ঠিক আছে তো আমাদের পে আউট লাগবে ইপিসি লাগবে আমরা সেটা আগে বের করে নিই আমি দেখি আপনাদের কোনটা দিয়ে দেখালে হয়তো আপনারা খুব সহজে বুঝবেন আচ্ছা আমরা এটা নিই হ্যাঁ এই যে ইউনাইটেড স্টেটের অফার এই অফারটার পে আউট আমরা নিই এই অফারটার পে আউট কত হচ্ছে টু পয়েন্ট টু ফোর আচ্ছা এটা আমরা কপি করে নিই এই পে আউটটা নিই এর পিসি কত এডিপিসি আছে জিরো পয়েন্ট জিরো সেভেন আমরা আরেকটা নিই ধরুন আমরা এই প্রথমটা নেই প্রথমটা নেই প্রথমটা নিলে হচ্ছে আমাদের লাগতেছে পে আউটটা পে আউট নিয়ে নেই লেআউট লেআউটটা নিয়ে নিছি এবার নিব আমরা কি এডিপিসিটা নিয়ে নিব এডিপিসি আচ্ছা ইপিসি এটা নেওয়াই আছে এটি সেম ইপিসি আচ্ছা এটা এই দুইটা অফারের মধ্যে আপনাকে যদি বলা হয় কোন অফারটা নিয়ে আপনি কাজ করবেন তো যারা জানে তারা হয়তো খুব সহজে অ্যান্সারটা দিতে পারবে কিন্তু যারা একদম নতুন সিপিএ জগতে একদম নতুন এখনও ফুলফিলভাবে কাজ শেখা হয়নি সে অবশ্যই বলবে যে উপরের ওপারটা নিয়ে সে কাজ করবে এটা আমি বলতে পারি কারণ আমাদের বেলাও এরকমটাই হয়েছে যে কোন অফারটা নিয়ে কাজ করবেন তিনি ডিরেক্ট বলে দিবে যে এই অফারটা নিয়ে কাজ করব কেন কারণ এটাতে এই এই পেয়ারটা থেকে এই পেয়ারটা অনেক বেশি চল্লিশ সেন্টের মতো প্রায় বেশি তাহলে নতুনরা কি করবে এই অফারটা নিয়ে কাজ করা শুরু করে দিবে এই অফারের সিঙ্গেল লিঙ্কটা নিয়ে প্রমোট করা শুরু করে দিবে কিন্তু শেষে গিয়ে লাভবান হতে পারবেন কেন হতে পারবে না সেই ক্যালকুলেশনটা করলেই আপনি হয়তো বুঝতে পারবেন আমি যে এখন ক্যালকুলেশনটা দেখাবো সেটা দেখলেই আপনি বুঝতেই পারবেন যে আসলে আমার এই অফারটা নেওয়া ভুল হয়েছে যদিও সেটার পেয়ারটা অনেক বেশি এই পেয়ারটা থেকে ঠিক আছে সেই ভুলটাই প্রমাণিত করে দেব যে কেন এটা ভুল এই অফারটা চুজ করা কেন আপনার ভুল হবে হুম সেই ভুলটাই প্রমাণিত করে দিচ্ছি আমি আচ্ছা তো আমাদের ক্যালকুলেশন বলছে যে আমাদের প্রথমে নিতে হবে ইপিসি e নিতে হবে ইপিসি ইন্টু হান্ড্রেড তাহলে ইপিসিটা e আমরা প্রথম ইপিসিটা e নিয়ে নিই প্রথম ইপিসিটা e নিয়ে নেই sorry EPC EPC control C control V আচ্ছা প্রথম ইপিসিটা e নিয়ে নিছি নেওয়ার পরে কি ই টু হান্ড্রেড করতে হবে তাহলে আমরা ক্যালকুলেটার নিয়ে নিই ক্যালকুলেটার চলে আসছে ক্যালকুলেটার আসার পরে এখানে আমরা কি করব zero point zero seven zero point zero seven into কত ওয়ান হান্ড্রেড তাহলে কত আসলো সেভেন তাহলে আমরা এটা লিখে রাখি যে এটা আমরা ইপিসি e পেলাম কত সেভেন এখন এই ইপিসিটা e যে পেলাম এটার এখন একশো দিয়ে গুণ করার পরে আমরা সেভেন পেয়েছি এটাকে আমরা এখন ভাগ দেব কত দিয়ে পে আউটটা দিয়ে হচ্ছে ভাগ হবে তাহলে এটার পে আউট কত ছিল এটা এটা তাহলে seven divided two point two four আমরা আবার নেই seven divided two point two four equal to কত আসছে three point one two three point one two তাহলে আমরা এটা লিখে রাখি থ্রি পয়েন্ট ওয়ান টু আচ্ছা আমরা এখন আরেকটা নিয়েছি এটা নিয়েছি এটা এটা একটু ইয়ে করি সেমভাবে আরেকবার করি এটার ইপিসি কত zero point three nine into one hundred zero point three nine zero point three nine equal to one hundred কত উনচল্লিশ তাহলে আমরা এটা উনচল্লিশ এখানে লিখে দিই ভাগ হবে কত দিয়ে ভাগ হবে আমাদের পে আউটটা দিয়ে তাহলে আমরা পে আউটটা নিয়ে আসি পে আউটটা নিয়ে ভাগ হবে তাহলে উনচল্লিশ ভাগ ওয়ান পয়েন্ট কি এইট জিরো ভাগ ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে এখানে আসছে কত একুশ পয়েন্ট ছেষট্টি তাহলে এটা আমরা লিখে রাখি আচ্ছা এখন দেখেন আগের অফারটাতে পেয়ার ছিল কত টু পয়েন্ট টু ফোর আর পরের অফারটাতে পেয়ার ছিল ওয়ান পয়েন্ট এইট জিরো তাহলে আগের অফারটা নিয়ে যদি আপনারা মার্কেটিং করেন তাহলে প্রতি একশো জনের কাছে যদি আপনি এই অফারটা নিয়ে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনার তিনজন সাইন আপ করবে প্রতি একশো জনের মধ্যে সাইন আপ করবে কত তিনজন আর পরের অফারটা নিয়ে যদি আপনি মার্কেটিং করেন প্রতি একশো জনের মধ্যে আপনার এখানে সাইন আপ করবে কত একুশ প্রায় বাইশ জন বুঝতে পারছেন এটাই হচ্ছে ইপিসির e ক্যালকুলেশন যদি আপনি এই কম পে আউটের ওভারটা নিয়েও মার্কেটিং করেন one point eight zero cent এই ওভারটা নিয়েও যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি বাইশ জনের কাছে এই প্রোডাক্টটা দিতে পারবেন এবং তারা নিবে প্রতি একশো জনের মধ্যে আর এই অফারটা নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার প্রায় তিনজন নেবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন অফারটা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এইভাবে অফার নেওয়ার আগে এইভাবে অবশ্যই ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এই এটা ইপিসি আসতেছে কত হুম এই ইপিসি আর্নিং পার ক্লিক কত আসতেছে এটা আপনাকে মিনিমাম বারো হইতে হবে তাহলে আপনি এই অফারের লিঙ্কটা নিয়ে মার্কেটিং করতে পারবেন নচেত পারবেন না বুঝতে পারছেন আমি একদম ইজিভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে অফারটা চয়েস করবেন সর্বপ্রথম আপনারা কি করবেন পে আউটটা নিয়ে আসবেন পে আউটটা নিয়ে আসার পরে ইপিসিটা e নিয়ে আসবেন তারপরে ইপিসিটাকে e এখানে বসাবেন ইপিসি ইকুয়াল টু হ্যাঁ one hundred divided pay out pay out কোনটা এটা পে আউট তাহলে এখানে আমরা সেভেন বসেছি এখানে হান্ড্রেড দিয়েছি গুণন হান্ড্রেড তারপরে ডিভাইডেড কি পে আউট ঠিক আছে তাহলে আমরা এখানে পেলাম থ্রি পয়েন্ট ওয়ান টু আর সেমভাবে করে এখানে পেয়েছি twenty one point sixty six তাহলে আমরা বুঝতে পারছি এখন খুব সহজে বুঝতে পারছি যে আমরা এখানে পেয়ারটা যদিও কম হয় এখানে আমরা প্রতি একশো জনের একশো জনের কাছে পৌঁছালে বাইশ জন এই অফারটা নেবে আর এইটাতে পেয়ার বেশিও যদি হয়ে থাকে এইটা থেকে তাহলে এখানে আপনার মাত্র তিনজন সাইন আপ করবে প্রতি একশো জনের মধ্যে বুঝতে পারছেন তাহলে আপনারা <clears throat> এইভাবেই অফার ক্যালকুলেশন করে দেখবেন আগে যে কোন অফারটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না আর মিনিমাম এপিসি বারো থাকতে হবে যদি বারো থাকে তাহলে আপনি এই অফারটা নিয়ে মার্কেটিং করতে পারবেন বুঝতে পারছেন তো আজকের ক্লাসটা জাস্ট এই পর্যন্ত এতটুকুই আমার ছিল এটাই আপনাদের দেখানোর ছিল আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন তো ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য এবং ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে দিবেন একটি পজিটিভ কমেন্ট করে দিবেন যাতে আমি কি নেক্সট ভিডিও তৈরি করতে উৎসাহিত হই তো ধন্যবাদ সকলকে